তুমি এখানে কেন আসছো পিঠা খাওয়ার জন্য আসছি পিঠা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কি পিঠে পিঠা আজকে পিঠা উৎসব চলতেছে আমাদের এখানে আর আমরা যে খাবো পিঠা কয়টা করে দিবে জানি না চিথই পিঠা দিবে সেইখানে সরিষা বাটা আছে তারপর মরিচ বাটা আছে ধনিয়া পাতা অনেক অনেক টেস্টি হবে আচ্ছা, তোমাদেরকে এখানে কেন আনছে আমাদের এখানে পিঠা খাওয়ার জন্য নিয়ে আসছে তুমি কি আগে আসছো না নাকি সাথে আছে না আছে আমার সহপাঠী আছে বন্ধু বান্ধব আছে আমরা সবাই মিলে একসাথে খাবো তুমি চাই এই জন্য পিঠা খাওয়ার জন্য আচ্ছা ও এটা কি এটা কি জি ভাই কিছু বলবেন আপনি কে আমাকে চেনেন না আপনি তো খুবই চেনা চেনা লাগছে ভাই আপনি কে ভাই জি ভাই আমি সোহেল সোহেল চৌধুরী নায়ক ভাই এখানে কেন আপনি এই যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে হ্যাঁ উৎসবে উন্নত করা হয়েছে ভাই এখন সিরিয়াল ধরে কি আপনি পিঠা পাবেন হ্যাঁ, একটা গল্পের জন্য মানে একটু আড্ডা দিয়েছি সাথে আড্ডার শেষ আমরা পিঠা খাবো না ঠিক আছে পিঠা খাবেন ঠিক আছে কিন্তু এত লোকের ভিড়ে আপনি কি চান্স পাবেন হ্যাঁ, আপনি কি এত লোকের ভিড়ে কি আপনি চান্স পাবেন হ্যাঁ, পাবেন হ্যাঁ, শিওর আচ্ছা আপনি পিঠা খাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড আমি আসলে মেনলি চিথই পিঠা যেটাকে বলে আর কি অর্থাৎ দুধে ভিজানোর আগে শুকনা আচ্ছা আপনি অন্য কিছু বাদ দিয়ে কেন আপনি দুধের কথা বললেন না আসলে সবাই তো এটাকে দুধের পিঠা বলেই জানে সেই জন্য এটাই বললাম আর কি না না অন্য পিঠাও তো ছিল এখানে না অন্য পিঠা মনে হয় এখানে খাওয়ানো হবে না কেন এটা দিয়েই মনে হয় সবাই করা কেন ভাই আসলে এটারই আয়োজন করা হয়েছে দাঁড়ান একটু আচ্ছা না ভাই